আমি মঙ্গল গ্রহে মরতে চাই ইলন মাস্ক আপনি ঝুড়িকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে আপনি অনায়াসে সেই ঝুড়িতে সমস্ত ডিম রাখতে পারবেন ইলন মাস্ক সর্বদা মহান কিছু উৎপাদনের মাধ্যমেই একটা মহান কোম্পানি তৈরি হয় ইলন মাস্ক যদি আপনি কোনো কোম্পানি তৈরি করার স্বপ্ন দেখে থাকেন তাহলে সেটা একটা কেক বানানোর মতো জিনিস যেখানে আপনাকে সমস্ত সামগ্রীকে একদমই সঠিক পরিমাণ দিতে হবে ইলন মাস্ক আমি কখনোই এমনভাবে ভাবিনি যে পয়সা কামানোর সবচেয়ে ভালো উপায় কি আছে ইলন মাস্ক যে কোনো জটিল কাজ করার জন্য অনেক লোককে নিয়োগ করা একটা বড় ভুল সংখ্যা কখনোই ট্যালেন্টের জায়গা পূরণ করতে পারে না ইলন মাস্ক মানুষ তখনই ভালো কাজ করতে পারে যখন সে জানে যে তার লক্ষ্য কী এবং কেন ইলন মাস্ক যখন আমি কলেজে পড়তাম তখন আমি সর্বদা এমন একটা কাজের অংশ হতে চাইতাম যেটা এই দুনিয়ায় পরিবর্তন আনতে পারে এখন আমি সেটাই করি ইলন মাস্ক